ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি দিবারাতি নামাজ ঢঙে দিবারাতি নামাজ ঢঙে এই ভারতের মাটি চুমি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি কালা গোরার নেই ভেদাভেদ হেথা সকলে সমান বৌদ্ধ জৈন খ্রিস্টান আর কি হিন্দু মুসলমান কালা গোরার নেই ভেদাভেদ হেথা সকলেই সমান বৌদ্ধ জৈন খ্রিস্টান আর কি হিন্দু মুসলমান দেশের তরে হাতে হাত ধরে দেশের তরে হাতে হাত ধরে একই সাথে পথে নামি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি দিবারাতি নামাজ ঢঙে এই ভারতের মাটি চুমি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি স্বর্গধামের এক টুকরা এ যে সোনার হিন্দুস্তান কুতুব মিনার যার মান ওগো তাজমহল যাহার শান স্বর্গধামের এক টুকরা এ যে সোনার হিন্দুস্তান কুতুব মিনার ও গো তাজমহল যাহার শান শস্য শ্যামল করে ঝলমল শস্য শ্যামল করে ঝলমল আহা কি সুগন্ধি জমি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি দিবারাতি নামাজ ঢঙে এই ভারতের মাটি চুমি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি শেষ ছন্দ এই মাটিতেই জন্ম নিয়েছি যাব এই মাটিতে মরণের পরেও এই মাটিকে রাখবো ধরে বুকেতে এই মাটিতেই জন্ম নিয়েছি যাব এই মাটিতে মরণের পরেও এই মাটিকে রাখবো ধরে বুকেতে যুগের পাতাই থাকবে মোদের নাম যুগের পাতাই থাকবে মোদের নাম মোরা হব দেশ প্রেমী ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি দি বারাতি নামাজ ঢঙে এই ভারতের মাটি চুমি ভারত মোদের জন্মভূমি প্রাণের চেয়ে এই দেশ যে দামি ভারত মোদের জন্মভূমি এই ভারত মোদের জন্মভূমি সাবস্ক্রাইব করুন